স্বাধীনতা যুদ্ধের পর যারা চেতনার মুক্তি ছিল তারা অবহেলিত লাঞ্ছিত নিপরিত তারা স্বাধীনতার পর হইতে হত্যা নির্যাতিত হয়ে স্বাধীনতার বায়ান্ন বছর হতে চলছে বিএনপির আমলে হার্ট র্যাব গঠন করা সেই হার্ট র্যাব মার্কিন যুক্তরাষ্ট্র হইতে প্রশিক্ষণপ্রাপ্ত সেই র্যাব হার্ট বিএনপির ক্ষমতায় থাকাকালীন স্বাধীনতাকামীদের উপর যত জুলুম অত্যাচার হত্যা করছে তা নজিরবিহীন যে প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশ বাহিনী পাঠাবে তারা বাঙালিদের উপর কত হত্যা নির্যাতন চালিয়েছিল তা কোনোদিনও আমেরিকার কানে গ্রহণ করা হয় নাই সেই ক্লিন হার্ট বাতিল করে পূর্ণাঙ্গভাবে র্যাব স্থায়ী করে সেই র্যাব এক এগারো সামরিক সরকার বিএনপির ব্যবহার করে পরবর্তী আওয়ামী লীগ সরকারও ব্যবহার করে র্যাবের কীর্তিকলাপ হত্যা নির্যাতন যুক্তরাষ্ট্র আশা করি দুই সালে র্যাব গঠনের পর হইতে র্যাবের সকল বিষয় তদন্ত করে বিচারের আওতায় আনা হলে অনথায় স্বাধীনতার চেতনায় মুক্তিযুদ্ধসহ লাঞ্ছিতর নিকট অভিশাপ্ত হবে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন